বলেন আলিয়াহুমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন আলিয়াহুম আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব কথা বলতে পারবে না বাক শক্তির উদ্যোগ হয়ে যাবে আল্লাহ বলেন আমার সাথে কথা বলবে তাদের হাত কথা সাধু আরো জুলুহম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু এই হাত পা দিয়ে কি উপার্জন করছে সেদিন আল্লাহর কাছে এই হাত পা বলে দিবে আল্লাহ আরো বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চামড়া আমি আমার চোখ দ্বারা আমি আমার নাক দ্বারা কান দ্বারা হাত দ্বারা পা দ্বারা চামড়া দ্বারা কি অন্যায় করেছি দুনিয়ায় কিন্তু এরা কিছু বলেও না বাধাও দেয় না বরং যে গান শুনে কানরে গান শোনাইতে মজা পায় ঠিক কিনা বলেন যে পরনারীর দিকে তাকায় খারাপ জিনিস দেখে সে কিন্তু চক্রে দিয়া গোনা করাইতে মজা পায় যে জবান দিয়া মিথ্যা কথা বলে সে কিন্তু মিথ্যা কথা বইলা মজা পায় ঠিক কিনা বলুন যে হাত দ্বারা অন্যায় করে অথচ কিন্তু হাত দ্বারা অন্যায় করে মজা পায় হাত তাকে বলে না আর অন্যায় করিস না পা তাকে বলে না আর অপরাধের দিকে যাস না কান তাকে বলে না আর গান শুনিস না চোখ তাকে বলে না আর খারাপ জিনিস দেখিস না জিব্বা তারে বলে না আর বকাবকি খারাপ কথা বলিস না এগুলা দুনিয়ায় বাধা দেয় না কারণ এরা হলো আল্লাহর গোয়েন্দা কেয়ামতের ময়দানে এরা আল্লাহর সামনে সব ফাঁস করে দিবে আলহামদুলিল্লাহ হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا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 عليه وآله لا إله إلا الله অপারেটর সাথে স্টেজের আওয়াজটা একটু বাড়াইতে হবে স্টেজের মাইকের আওয়াজ বাড়াইতে হবে إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত তিলাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আমার জবান থেকে কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে বলি আমিন এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী এই জন্য দুনিয়ার যা কিছু আছে সব ক্ষণস্থায়ী লাভ লস সম্মান ব্যবসা কষ্ট আরাম দুনিয়ায় যা কিছু আছে সব ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী সেই জন্য আখেরাতের আরাম শান্তি কষ্ট ক্লেশ এগুলো চিরস্থায়ী সেজন্য প্রতিটা মানুষের উচিত দুনিয়াবি জীবনের চাইতে আখেরাতের জীবনকে প্রাধান্য বেশি দেওয়া ঠিক কিনা বলেন কারণ কোন সময় মালাকুল মাউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যায় এটা বলা যায় কেউ কি বলতে পারবে যে এখান থেকে আমি বাড়ি ফিরে যাইতে পারবো গ্যারান্টি আছে তার উত্তম নজির উদাহরণ তো আজকে আপনাদের সামনেই আছে শুনলাম একজন মাহফিল শুনতে আসছেন আসরের পরে স্টক করছেন দুনিয়া থেকে চলে গেছেন উনি কি জানতো যে এই জায়গায় আসলে ওনার মৃত্যু হবে মালাকুল মৌত তৈয়ার আছে যে এইখানে তার মৃত্যু আল্লাহ লেখা রাখছে ওই সময়ে আল্লাহ তাআলা তার মৃত্যু লেখা রাখছে তাই মৃত্যু হয়েছে ভাবে প্রতিটা মানুষের মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন সেটা আল্লাহ জানেন কিন্তু কোনো মানুষ জানে না তার নির্ধারিত সময়টা কি কোনো মানুষ জানে সেজন্য এটা তো একটা অনিশ্চিত সময় যে কোনো সময় আমার সামনে মালাকুল মাউত মৃত্যুর পরওয়ারা নিয়ে হাজির হতে পারে এই জন্য প্রতিটা মানুষের উচিত মৃত্যুর জন্য তৈয়ার থাকা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে আমাদেরকে মৃত্যুর কথা জানায় দিছেন যে মৃত্যু তো এমন এক সত্য নাস্তিক আল্লাহকে অস্বীকার করে তার কথা হলো যে এই পৃথিবী এমনে এমনেই সৃষ্টি হয়েছে আর আমরা কি বলি এমনে হয়েছে সৃষ্টি করছে কে আল্লাহ সৃষ্টি করেছেন যেই নাস্তিক আল্লাহ তাআলাকে মানে না সেই নাস্তিক কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রু চিরন্তন সত্য প্রতিটা প্রাণীকে মরতে হবে মানুষকে মৃত্যুর সুদা পান করতেই হবে আজ অথবা কাল ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন মৃত্যু হলো একটি পর্দা মৃত্যু হলো একটি পর্দা মৃত্যুর সাথে সাথে দুনিয়াবি জগতের থেকে আমরা আর জগতে স্থানান্তর হয়ে যাই এই জন্য মৃত্যুকে বলা হয় ইন্তেকাল স্থানান্তরিত হওয়া আমরা দুনিয়ার জগৎ থেকে আর জগতে প্রবেশ করি স্থানান্তর হই এই জগতে দেহ আছে হয়তো ওই জগতে দেহ নাই কিন্তু রুহ আছে আমি স্থানান্তরিত হয়ে আর জগতে যাই সেই জগৎটা জগৎটার নাম হলো আলমে বরজখ আলমে বরজখে কিছুদিন বা কিছুকাল অবস্থান করার পর আল্লাহ তালার ইলমে আছে কখন কেয়ামত হবে আবার ওই জগৎ থেকে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন কেন উঠাবেন আল্লাহ কারণ ওই দিনটা হলো প্রতিদান দিবস ওই দিনটা হলো দুনিয়ায় আমি কি আমল করেছি যেই আমল করছি সেই আমলের প্রতিদান দিবস হলো কেয়ামতের দিন আর সেই দিনের একচ্ছত্র অধিপতি হলেন কে বলেন আল্লাহ আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা কেয়ামতের দিনের হিসাব দিবসের মালিক একচ্ছত্র অধিপতি সেই দিন আমার আপনার হিসাব নিকাশ হবে যে হিসাব নিকাশের পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই সফল ঠিক কিনা বলেন জান্নাতে যে ঢুকবে সেই সফল আর যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না জান্নাত পাবে না সে হলো চূড়ান্ত মানের বিফল তার মতো বিপদগ্রস্ত আর কেউ থাকবে না ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা বলেন যে কেয়ামতের দিন আমার আপনার দুনিয়ার আমল কর্মকাণ্ডের হিসাব করে আল্লাহ তাআলা সেই দিন এর প্রতিদান আমাকে আপনাকে দান করবেন আল্লাহ বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা কায়েম করবেন ন্যায় বিচারের আদালত আল্লাহ কায়েম করবেন আল্লাহ বলেন সেই দিন তো ন্যায় বিচার এমন হবে ফালা সেই দিন কারো প্রতি যারা পরিমাণ অন্যায় করা হবে না জুলুম করা হবে না যে যেমনটা দুনিয়ায় করছে তার প্রতিদানটা তেমনই দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন আতাইনা বিহা কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে ভালো চাই মন্দ আল্লাহ বলেন আতাইনা বিহা সেই দিন সেই সরিষা দানা পরিমাণ আমলটাকেও তার সামনে হাজির করা হবে শুধু হাজির করা হবে তা নয় আল্লাহ বলেন হিসাব তো নেওয়া হবেই হবে আর এত মানুষ যত মানুষ হোক না কেন সব মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হিসাব গ্রহণের পরে প্রতিটা মানুষের জন্য দুইটা গ্রুপ হয়ে যাবে হয়তো জান্নাতি না হয় জাহান্নামী ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর এক দল হবে জান্নাতের আর এক দল হবে জাহান্নামের এত কিছু হবে এই পরকালীন জগতে হিসাব নিকাশ হবে জান্নাত জাহান্নাম হবে ওই জগৎটার শুরু হবে প্রতিটা মানুষের মৃত্যুর মাধ্যমে ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করায় জানায় দেন কোরআনুল করিমের মধ্যে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত মানুষের এই কথা জানা আছে এরপরেও আল্লাহ স্মরণ করায় দেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মাউতুকা আসিন কুল্লু নাফসিং সারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মৌতের শরবত সবাইকে পান করতে হবে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই যার যেই জায়গায় যেই সময়ে আল্লাহ তালা মৃত্যু লিখে রাখছেন তার একটা মুহূর্ত আগে সে মরবে না এক মুহূর্ত পরেও সে মরবে না আল্লাহ তালা বলেন ফাইদা যা لا يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যু তো আসবে তার নির্ধারিত সময়ে এক সেকেন্ড কি এক মুহূর্ত লেট করবে না এক মুহূর্ত আগেও আসবে না এই জন্য দুনিয়ার অনেক মানুষ হসপিটালের বেডে আছে লাইফ সাপোর্ট লাগায় রাখছে অক্সিজেন লাগায় রাখছে বছরের পর বছর অতিবাহিত হয়ে যায় ভাত খায় নাই রুটিও খায় নাই চাও খায় নাই নাকের মধ্যে দিয়া পাইপ দিয়া রাখছে বছরের পর বছর বেঁচে আছে খাবারের জন্য মরে নাই কারণ হায়াত এখনো আছে ঠিক কিনা বলুন আবার দুনিয়ার অনেক মানুষ সুস্থ সবল বাড়ি থেকে বাজারে আসছে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারে নাই বাড়িতে যখন ফিরছে তার নামটা হয়ে গেছে লাশ মৃত্যু তো এমন এক কঠিন সত্য কোথায় পালাবেন মৃত্যু থেকে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আমি আপনি যদি সুদীর্ঘ মজবুত দুর্গের ভিতরেও পলায়ন করি মালাকুল মৌত নির্ধারিত সময়ে আমার আপনার মৃত্যু নিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে যাবে পালানোর উপায় নাই হজরত সুলাইমান সালামের দরবারে একজন উজির ছিলেন একদিন এক আগন্তুক আসছেন সুলাইমান সালামের কাছে আইসা ওই মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাইতেছেন তাকানোর ভাবে বোঝা যায় যে আগন্তুক খুব আশ্চর্যের সাথে তাকাচ্ছে এই তাকানোটা মন্ত্রীর বড় ভয় লাগছে লোকটা চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী জিজ্ঞাসা করে যে এই যে লোকটা একটু আগে আসছে ইনি কে বলে ইনি হলো মালাকুল মৌ উনি ওনার প্রকৃত সুরাত পরিবর্তন করে আসছে উনি আমার দিকে যেমনে তাকাইছে আমার বড় ভয় লাগছে আমি আর এখানে থাকবো না আমাকে এক কাজ করেন একেবারে দূরে একটা নির্জন দ্বীপের মধ্যে আমার রেখা আসে বারবার বলার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে তার অজ্ঞাবহ করে দিয়েছেন বাতাস সুলাইমান সালামের কথা শুনত সুলাইমান সালাম বাতাসকে আদেশ করলেন বাতাস ওই নির্জন দ্বীপে তাকে রেখে আসলো পরের দিন বা কয়েকদিন পর আবার মালাকুল মউতের সাথে সুলাইমান সালামের দেখা হলো সুলাইমান সালাম বলতেছে তুমি ওই দিন আইসা আমার মন্ত্রীর দিকে ভাবে তাকাইছো কেন ভয় পেয়ে গেছে মালাকুল মৌত বলে পেগম্বর সুলাইমান আমি তো অবাক হয়ে গেছি ওই লোকটার মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসছে আমি দেখলাম আপনার ওইখানে যেই দিন আমি আসলাম আমি জানতে পারলাম ওই লোকটার মৃত্যু হাজার হাজার দূরে সমুদ্রের মাঝে একটা নির্জন দ্বীপে তার মৃত্যু লেখা আছে কিন্তু একদিন আগে তাকে আমি এই জায়গায় দেখে অবাক হয়ে গেলাম যে আজকে যেই লোকটা হাজার হাজার মাইল দূরে অবস্থিত আগামীকাল কেমন করে ওইখানে পৌঁছাবে আমি তাই অবাক হয়ে গেলাম সোলাইমান আলাইহিসালাম বলে তারপরে কি হলো বলে ওর যেই সময়টা নির্ধারণ করা ছিল যথা সময় সেইখানে গিয়া আমি দেখলাম ও উপস্থিত মৃত্যু কার কোন জায়গায় আছে তার প্রয়োজন তাকে সেখানে নিয়ে যাবে ঠিক কিনা বলেন মানুষটা আসছে মাহফিলের ময়দানে আগামীকাল যদি এই জায়গায় মরত এই জায়গাটার বরকত এখন যেমন আছে আগামীকাল কি থাকতো নাকি দোয়া করি আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব সহজে দেওয়ার তৌফিক দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলেন আমিন কারণ উনি তো জান্নাতের বান্দা হয়ে আসছিলেন জান্নাতের মজমায় তিনি বসছিলেন কোরআন হাদিসের কথা শুনতে শুনতে মরছে আমার ওনার কথা শোনার পরে আমার মনের মধ্যে একটু অন্যরকম লাগতেছে আহ লোকটা কত ভাগ্যবান এখন মানুষ তো কত গোনার কাজে গিয়া মরে লোকটা সোয়াবের কাজে দিনই কাজে আইসে মরছে আল্লাহ আমাদেরকেও দিনের পথে মৃত্যু দান করুক সকলে বলে না আমি মালাকুল মাউত মৃত্যুর সময় অনুযায়ী আমার আপনার কাছে পৌঁছায়া যাবে আর মৃত্যু যেখানে লেখা আছে যেই সময় লেখা আছে আমার আপনার প্রয়োজন সেই সময়টাকে সেই কাজের জন্য সেখানে আমাকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জন্য দোয়া করার প্রয়োজন মৃত্যুটা জানি আসানের মৃত্যু হয় আর সবচাইতে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু আল্লাহর রাস্তায় মৃত্যু এই দোয়াটা প্রতিটা মানুষের করা প্রয়োজন তা যাই হোক আল্লাহ বলতেছেন যে প্রতিটা মানুষের মৃত্যুর সুদা পান করতে হবে মৃত্যুর কষ্ট তো সবার হবে মৃত্যু তো এক কষ্টদায়ক যন্ত্রণার নাম পায়গম্বরে আরবি মৃত্যু যন্ত্রণার কষ্ট পাইছেন মা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পায়গম্বরে আরবির মৃত্যু তো আমার কোলের মধ্যে তার মাথা থাকা অবস্থায় হইছে আমি তো দেখেছি আল্লাহর নবীর হাতের পাশে ঠান্ডা পানির পাত্র ছিল নবী বারবার পানির পাত্রের মধ্যে হাত দিতেন আর মুখের মধ্যে মুছতেন আর বারবার বারবার বলতেন নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের আল্লাহর নবী দেখতে চাইছেন উম্মতের কেমন কষ্ট হবে কিন্তু যেই মানুষগুলা মোমেন আল্লাহর নবী তো রহমতের নবী আমাদের জন্য সহজ করে দিয়েছেন যেই মানুষগুলা মোমেন হবে মৃত্যুর কষ্ট তার ঠিকই হবে কিন্তু কোরআনুল করিমের ভাষায় মোমেনকে তো জান্নাতের সুসংবাদ দেওয়া হবে মোমেন যখন জান্নাতের সুসংবাদ পাবে মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু অনুভব করবে না অনেক সময় এরকম হয় না কোরআনুল করিমের মধ্যে আপনারা ইউসুফ আলহিসালামের ঘটনা শুনছেন যখন সব সব মহিলারা সম্ভ্রান্তশালী পরিবারের মহিলারা জোলাইখারে টিটকারি করতেছে তোমার কি লজ্জা সরম হয় না তুমি একটা গোলামের প্রতি আসক্ত হয়ে গেছ বলে ওটা গোলাম নাকি তোকে দেখা মুয়ায় সবাই রে দাওয়াত দিছে হাতে ফল দিছে আর এক হাতে চুরি দিছে ইউসুফ আলাইহিসালাম রে সবার সামনে যখন উপস্থিত করছে কয় এবার ফল কাট ইউসুফ আলাইহিসালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটবে কি হাত কাইটা ফেলছে টের পায় নাই সুবাহান আরে দুনিয়ার মধ্যে একটা মানুষের চেহারা দেখা আকৃষ্ট হয়ে যদি ফল কাটে না হাত কাটে টের না পায় যদি মোহামেন বান্দা মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পায় জান্নাতের ঘ্রাণ পায় জান্নাতের দর্শন যদি পায় মৃত্যুর কষ্ট তো মুহূর্তের ভিতরে ভুলে যাবে ঠিক কিনা বলেন মৃত্যু কষ্ট হবে এটা সত্য মোমেন বান্দার যখন মৃত্যুর সময় হবে মেসকাত শরীফের বর্ণনা পয়গম্বর আরবি বলেন একদল ফিরিস্তা সুন্দরভাবে ঘ্রাণওয়ালা কাপড়ে সুসজ্জিত হয়ে নরম কাপড় নিয়া ওই ইমানদার বান্দার শিওরের কাছে চলে আসবে আইসা বলবে হেই মোমেন বান্দার আত্মা তুমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হও বের হয়ে আসো মোমেন বান্দার রুহটা কোনো সময় নিঃশ্বাসের সাথে কোনো সময় ঘামের সাথে বের হয়ে যাবে টেরও পাবে না জান্নাতের সুসংবাদ পাবে টের পাবে না আর যেই ব্যক্তি বদিন ওর কাছে মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা নিয়ে আসবে একদল ফিরিস্তা ওর কাছে আসবে গন্ধযুক্ত কাপড় নিয়ে খসখসা কাপড় নিয়ে ওর কাছে আইসা বলবে পাপিষ্ট আত্মা বের হ আল্লাহর গজবের দিকে অগ্রসর হ এইবার ওই লোকটার ভিতরে দেহের ভিতরে রুখ দৌড়াদৌড়ি শুরু করবে এই রকম অনেক মানুষের ঘটনা জানা আছে দেখা আছে সারাটা জীবন বদ্দিনই করছে সারাটা জীবন আল্লাহর না ফরমানি করছে মরার সময় চেহারার অবস্থা খারাপ এমন বিকট চিৎকার দিছে নিজের সন্তানটা পর্যন্ত ভয়ে দূরে চলে গেছে দাপাদাপি করতেছে চিৎকার করে এর সাথে রুখ কোন সময় বের হয়ে গেছে কি কষ্ট মোমেন বান্দার রুখটাকে ওই সুঘ্রাণওয়ালা কাপড়ে পেঁচায়া উপরের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিটা আসমানের দরজা আছে এই দরজার কাছে যখন যাওয়া হয় বলে কার রুখ বলে অমকের ছেলে অমক বলে লোকটা ভালো দরজা খুলে দেয় এই রকম করে একেবারে সাত আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যাও এর নামটা ইল্লিহিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও আর যখন কোন জালেম পাপিষ্টর রুখ নিয়ে যাওয়া হয় আসমানের দরজার ফিরিস্তারা জিজ্ঞাসা করে কার রুখ বলে অমকের ছেলে অমক বলে না ওর জন্য দরজা খোলা হবে না ওর ব্যাপারে নির্দেশ হয় ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও আর মোমেন ব্যক্তির জন্য তো এমন ফজিলত আল্লাহ তারা রাখছেন মোমেন ব্যক্তির মৃত্যুর কারণে আকাশ কাঁদে মোমেন ব্যক্তির মৃত্যুর কারণে জমিনও কান্না করে কোরআনুল করিমের মধ্যে আয়াত আসতে আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ জালেমদের যখন মৃত্যু হয় এদের জন্য জমিনও কান্না করে না আসমানও কান্না করে না হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু হতে সম্ভবত বর্ণনা এই আয়াতের তফসিরে পয়গম্বর আরবি জানা দেন জালেমের জন্য আসমান জমিন কাঁদে না এর মানে মুমিনের মৃত্যুতে আসমানও কাঁদে জমিনও কাঁদে প্রতিটা মানুষের জন্য আসমানের দুইটা করে দরজা আছে একটা দরজা দিয়া প্রতিটা মোহমেনের নেকামল আল্লাহর কাছে পৌঁছায় আর একটা দরজা দিয়া মোহমেনের জন্য রিজিক আল্লাহ দুনিয়ায় পাঠায় মোমেন যখন মারা যায় এইবার ওই দরজাটা বন্ধ হয়ে যায় রিজিকের দরজা বন্ধ হয়ে যায় আমল যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যায় এই জন্য এই আসমানের এই দরজা মোমেনের জন্য কান্না করে শুধু তাই নয় মোমেন যেই জায়গায় চলে যেই জায়গা দিয়ে হাঁটে তার মৃত্যুর কারণে সেই জায়গা দিয়ে সে আর চলে না সে যেই জায়গা দিয়ে চলত তার অনুপস্থিতি অনুভব করে জমিনের ওই জায়গাগুলা কান্না করে আর জালেম মল্লে কান্দে না খুশি হয় যখন এইভাবে রুখটা এইবার কবরের ভিতরে লাশ রাখা হয় রুখ ফেরত দেওয়া হয় প্রতিটা মানুষের দাফন কার্য কমপ্লিট করার চল্লিশ কদম যাইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর কবরের মধ্যে মুনকার নাকির উপস্থিত হয়ে যায় আইসা প্রশ্ন করে মার রব্বুক ওমা দিনুক এক বর্ণনায় আসছে অমান নাবিউক আর এক বর্ণনায় আসছে আল্লাহর নবীকে দেখায় জিজ্ঞাসা করে মা হাদার রজুল আল্লাহ দিয়ে প্রথম প্রশ্ন মার রব্বুক তোমার রবকে কে বলে তোমার রবকে ও তো সারাটা জীবন রবের গোলামি করে নাই ও গোলামি করছে টাকার গোলামি ঠিক কিনা বলে ও গোলামি করছে নেতার গোলামি ও গোলামি করছে সন্ত্রাসের গোলামি ওর রব তো আল্লাহ না ও তো বলতে পারবে না ও বলবে লাদ্রি আমি কিছুই জানি না দুই নাম্বার প্রশ্ন করবে অমা দিনুক তোমার দিন কি তথা তুমি কোন মতাদর্শের উপরে জীবনকে পরিচালিত করছো যদি কেউ কোরআন সুন্নার আলোকে জীবনকে পরিচালিত না করে থাকে সে তো কোরআনের বিপরীত জীবন চালাইল সে শরীয়তের বিপরীতে জীবন চালাইল সে বলতে পারবে না তার দিন কি সে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না তিন নাম্বার প্রশ্ন যাকে করবে আমার নাবি অথবা বলবে মা হাদার রজুলুল্লাযী বুইসা ফীকুম আল্লাহর নবীকে দেখায় বলবে এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে ওই লোকটা বলতে পারবে না বলবে লা আদ্রি আমি কিছুই জানি না প্রশ্নের জবাব যখন দিতে পারবে না ঘোষণাকারী ঘোষণা করবে আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে কাদা বা আবদি কাদা বা আবদি ফাফরিসু মিনান্নার ওয়ালবিসু মিনান্নার ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে জাহান্নাম থেকে আগুন না আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও আর হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন দুই পাজরের হাড়কে মাটি দ্বারা এমনভাবে চাপ দেওয়া হবে এক পাজরের হাড়টা অপর পাজরের মধ্যে ঢুকে যাবে শুধু তাই নয় এই লোকটার কবরকে সংকীর্ণত করে দেওয়াই হবে এই ব্যক্তির কবরটা হয়ে যাবে বিশ্বর ঘর সাপের ঘর বিভিন্ন রকমের শাস্তি তার জন্য হতে থাকবে আল্লাহর নবী বলেন কবরের মধ্যে আজাবের ফিরিস্তা থাকবে একজন ফিরিস্তা থাকবে সে বধির কানে শুনে না চোখে দেখে না বড় হাতুড়ি তারে দেওয়া হয়েছে হাতুড়িটা এত বড় ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বড় বড় পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হতো মুহূর্তের ভিতরে পাথরের পাহাড়টা ধুলায় কণা পরিণত হয়ে যাইত এত বড় হাতুড়ি দিবে বিশ্বাস হয় কথা নাই কে বিশ্বাস হয় না কথা বুঝেন না কথা বোঝা যায় না খিদা লাগে গেছে আমি তো দুপুরবেলা খাই নাই আপনারা খাইছেন তো আর মাইক এইখানে একটা দিতে হয় এইখানে আর একটা দিতে হয় দুই বছর আগে এই মাহফিলে বলে গেছি নিছিল কিনা জানি না এইখানে দিতে হবে একটা মাইক ওইখানে আর একটা দিতে হবে বাহিরে আওয়াজ ভালো হচ্ছে ভিতরের আওয়াজ আমার কানে আসতেছে না কথা বলতে কষ্ট হচ্ছে আর মেশিন ভালো মেশিন আধুনিক মেশিন কিনতে হবে ওইসব চলবে না মাইকালারে ওয়াজ করলাম কারণ মাইকালা সারা জীবন কবরের ওয়াজ নামাজের ওয়াজ শুনে যদি ওয়াজ শুনলেই হেদায়ত হইতো তাহলে মাইকালা কতজনের ওয়াজ শুনে আপনি শুনেন আর না শুনেন এই জায়গায় এই গো মিনিমাম জন হুজুরের ওয়াজ শোনাই লাগছে দুই দিনে তাহলে ওয়াজ ওনরা বেশি শুনে হেদায়ত ওনাকে বেশি হওয়ার কথা ছিল যেহেতু ওই ওয়াজে কাম হইতেছে না মাইকের ওয়াজ করলাম যে এই জায়গায় সেট করতে হবে এই জায়গায় সেট করতে হবে এই মেশিন লাগবো নাহলে বক্তার বারোটা বাজবো তাহলে কবরের মধ্যে আজাবের ফিরিস্তা থাকবে বিশ্বাস হয়তো কবরটা তার জাহান নামের গর্ত হয়ে যাবে আর যদি মৌমিন বান্দা হয় প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে ঘোষণাকারী ঘোষণা দিবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সদা কাবদি সদা কাবদি ফাফরিসু মিনান্না ফাফরিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার এই বান্দাকে জান্নাত থেকে আইনা জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও কবরের সাথে জান্নাতের সাথে তার দরজাটা খুলে দাও আর হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন তার কবরটা এতটা বিস্তৃত করে দেওয়া হবে তার দৃষ্টি সীমা যত দূরে যায় তার কবরটা তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে আর হাদিসের মধ্যে আসছে প্রশ্নের জবাব দেওয়ার পর ফিরিস্তারা বলবে নুম কানা উমিল আরুস তুমি ঘুমাইতে থাকো নতুন দুলা যেরকম ঘুমায় তাহলে একদল মানুষের জন্য কবর হবে জান্নাত তথা জান্নাতের বাগান আর একদল মানুষের জন্য কবরটা হবে জাহান নামের একটা কুয়া আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সকলে বলেন আমি কবরে তো থাকতে হবে দীর্ঘ একটা সময় কবর জগৎটা হলো আর একটা সফরের সময় বললে চলে এই কবর জগৎ আলমে বরজখ এই জগৎটা শেষ হবে একটাই সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে ইসরাফিল আলাইহিসালাম সিংগায় ফুৎকার দিবেন এর আগে অনেক কথা বলার মতো সময় সুযোগ কোনোটাই নেই সমগ্র দুনিয়ার সব মাখলুকরে আল্লাহ শেষ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিল সালামকে আদেশ করবেন সিংগায় ফুৎকার দাও যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে যেই মানুষেরা যে অবস্থায় যে জায়গায় ছিল পুনরায় পুনরুজ্জীবিত হয়ে উঠা যাবে জেরে আগুনে পোড়ানো হয়েছে সেও পুনরায় পুনর্গঠিত হইয়া উঠা দৌড়ানো শুরু করবে যাকে মাটিতে কবরস্থ করা হয়েছিল সেও দৌড়ানো শুরু করবে ওইটা যাকে সাগরের মধ্যে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় নাই ফালায় দেওয়া হয়েছিল সেও উঠায় দৌড়াইতে থাকবে সবাই বিবস্ত্র অবস্থায় দৌড়াবে কেমন জানি সবার মধ্যে পেরেশান আল্লাহর নবী আইসা সিদ্দিকারাদিয়াল্লাহু আনহাকে বলেন কিয়ামতের ময়দানে সবাই যখন পুনরুত্থান দিবস জবাই যখন পুনরুত্থিত হবে সবাই উলঙ্গ থাকবে বিবস্ত্র থাকবে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন ইয়া রসুল আল্লাহ এটা তো লজ্জার ব্যাপার একে কি অপরের দিকে তাকাবে না নবী আমার বলেন আয়সা এই দিন মানুষ এতটা চিন্তিত থাকবে যে একজন মানুষ অপরের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না কারণ হাসরের ময়দানের পরিস্থিতিটা এইরকম হবে যে কবরের মধ্যে আজাবে ছিল সেও চিন্তা করবে এই ময়দানের চাইতে কবরে ভালো ছিলাম সেই জন্য মানুষেরা বলতে থাকবে আমাদের ঘুমকে ভাঙাইলো আমাদেরকে কে জাগ্রত করলো আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে জানা দেন ফিরিস্তা অথবা মুত্তাকি ইমানদার বান্দারা তাদের এই কথার জবাবে বলবে هذا ما وعد الرحمن وصدق المرسلون এই তো সেই দিন সেই দিবস যেই দিবসের ওয়াদা আল্লাহ করছেন ঠিক কিনা বলেন আল্লাহর নবীদেরকে পাঠাইছিলেন তারাও এই দিবসের কথা কইয়া আমাকে ভয় দিতেন সতর্ক করতেন এই তো সেই দিবস এই তো সেই দিবস এই তো সেই ইয়ামুল জাজা এই তো ইয়াউমিদ্দিন এই তো ইয়ামুল কেয়ামা এই তো সেই দিন মানুষেরা উঠবে পেরেশান হয়ে যাবে সবাই জমা হয়ে যাবে হাসার অর্থ একত্রিত করা সব মানুষ একত্রিত হবে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষেরা একত্রিত হবে কিন্তু কি হবে কি হবে কিছুই তো হয় না বিচার হবে না কি হবে কোনো কিছু শুরু হয় না কেয়ামতের ময়দানের পরিস্থিতিটা তো এমন হবে সূর্যটা মানুষের আধা হাত কেউ বলেন আধা মাইল উপরে থাকবে সূর্যের ঠান্ডা দিকটা এখন পৃথিবীবাসীর দিকে দেওয়া নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর তারপরেও সূর্যের আলোটা সরাসরি দুনিয়ায় আসে না অনেকগুলো স্তর ভেদ করে দুনিয়ায় আসতে হয় এরপরেও যখন পরিপূর্ণ গ্রীষ্মকাল গরমের সময় বালুর মধ্যে দাঁড়ায়া থাকাটা রোদের মধ্যে খালি গায়ে খালি মাথায় দাঁড়ায় থাকাটা কত কষ্টের ঠিক কিনা বলেন আর মক্কা মদিনায় যারা থাকে আরব দেশে যারা থাকে তাদের অবস্থা তো আরো খারাপ অথচ কেয়ামতের ময়দানে সেই সূর্যটা এত নিকটে থাকবে মানুষেরা ঘামতে থাকবে হাবুডুবু খাইতে থাকবে বিচার কাজ শুরু হবে না এমন একটা পরিস্থিতি মানুষের মধ্যে এই রকম চিন্তা আসবে হাসরের ময়দানের কষ্টটা সহ্য করার মতো নয় আল্লাহ তাআলা যদি হিসাব নিকাশ কইরা বিচার কইরা যদি জাহান নামেও দিয়া দিত তাও ভালো তবুও হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না মানুষের এরকম মনে হবে কারণ হলো মানুষের সহজাত অভ্যাস হলো সামনে যেই কষ্টটা থাকে সেটারই কষ্ট মনে হয় যেই কষ্টের মধ্যে আছে এখন সেটারই বড় কষ্ট মনে হয় ভবিষ্যতে এর চাইতে বড় কষ্ট হবে না হবে সেটা পরের চিন্তা কিন্তু এই সময় তার যেই অবস্থা সেই অবস্থাটা তার কাছে সবচাইতে বেশি কষ্টের মনে হয় এই জন্য যখন কবরে আজাব হবে ওদের মনে হবে কবরে যে আজাব এর চাইতে বেশি আজাব আর হইতে পারে না আবার কবরে যে আরামে থাকবে কবরটা জান্নাতের বাগান হবে ও চিন্তা করবে যে কবর যে আরাম পাইছি এর সে আর আরাম মনে হয় হইতে পারে না যখন কেয়ামতের ময়দানে উঠবে এইখানের অবস্থা দেখা যারা কবরে শাস্তিতে ছিল এদেরও মনে হবে যে কবরেই ভালো ছিলাম কেয়ামতের ময়দানের মতো কষ্ট আর কোথাও মনে হয় হবে না এই জন্য ওরা বলবে যে আল্লাহ বিচার নিকাশ হিসাব নিকাশ করুক জান্নাত দিক আর জাহান নাম দিক অসুবিধা নাই কিন্তু বিচারটা আল্লাহ শুরু করে দিক আল্লাহ তাআলা তো সেই দিন বিচারক বিচারক তো কারো পক্ষপাতিত্ব করবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিচার শুরু করেন এই কথাটা কে বলবে কারণ কেয়ামতের ময়দানে সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে নিজের চিন্তা করতে থাকবে মানুষেরা অতিষ্ঠ হয়ে গিয়া এরা সিদ্ধান্ত নিবে হজরতে আদম সালাম হলেন আমাদের সকল মানুষের পিতা আদি পিতা হজরত আদম সালাম তার থেকেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তালা আদম সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাদের সকলকে সৃষ্টি করেছেন আদম সালাম থেকে বাবার কাছে আবদার নিয়ে মানুষেরা যাবে হজরত আদম সালাম বলবেন না আজকের এই কঠিন মুসিবতের দিন আল্লাহর সামনে বিচার শুরু করার মতো সুপারিশ করার অবস্থা আমার নাই তোমরা একটা কাজ করো নুখা আলাইহিস সালামের কাছে যাও নুখা আলাইহিস সালামের কাছে যাবে নুখা আলাইহিস সালাম বলবেন না এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না উনি পাঠায় দিবেন আর এক নবীর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষেরা আসবে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম সালাম বলবেন না আজকের এই মুসিবতের দিন আল্লাহর সামনে বিচার শুরু করার সুপারিশ করতে আমি পারবো না তোমরা যাও মুসা সালামের কাছে যাবে মুসা আলাইহিসালামও অস্বীকার করবে ঈসা সালাম তো রুহুল্লাহ ঈসা সালামের কাছে যাওয়ার পরে তিনি অস্বীকার করবেন কিন্তু তিনি বলে দিবেন শোনো আজকের এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তালার যেই গোসা আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না একজন মাত্র পারবে তিনি হলেন রহমাতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওনারে যে কও উনি আজকের এই আল্লাহর সামনে কথা বলতে পারবে আল্লাহ নবীর কাছে চলে যাবে পায়গম্বরে আরবি বলেন আমি আল্লাহর কাছে যাইয়া আরো সের নিচে সেজদায় পড়ে যাব কতদিন কত সময় সেজদায় থাকবো আল্লাহই ভালো জানে ওই সেজদার মধ্যে শুধু থাকবেন তা নয় ওই সেজদার মধ্যে আমার আপনার নবী আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবেন হাম পাঠ করবেন কি পাঠ করবেন নবী আমার বলেন আল্লাহ তাআলাই সেটা শিখায় দিবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার গোসাটা কমে যাবে গোসা কমে যাবে আল্লাহ রব্বুল আলমিন এইবার নবীকে বলবেন হাবিব আপনি মাথা উঠান আপনি সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব আর নবীও বুঝে শুনেই সুপারিশ করবেন আল্লাহর নবীর সুপারিশের পাওয়ার দেওয়া হয়েছে এর মানে উনি যাকে খুশি তাকে সুপারিশ করবে না নবী জয়া বলবে না যে আল্লাহ আবু জাহেলের জান্নাত দিয়ে দেন এই কথা বলবে না তো নবীর তো এই বুঝ আল্লাহ দিছে যে আল্লাহর কাছে কোনটা বলা যাবে কোনটা চাওয়া যাবে ঠিক কিনা বলেন এটা হবে সাফাহাতে কুবরা এর দ্বারা সব শ্রেণীর সব ধর্মের সব বর্ণের মানুষ নবীর বন্ধু হোক আর দুশ্মন হোক সবাই উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন শুধু তাই নয় প্রতিটা মানুষের আমল নামা আল্লাহ তাদের কাছে পৌঁছায়া দিবেন কেউ বা ডান হাতে আমল নামা পাবে কেউ বা বাম হাতে পাবে ডান হাতে যারা আমল নামা পাবে তারা এই ব্যাপারে নিশ্চিত হবে যে চিরস্থায়ী জাহান্নামি হব না তফসিরের মধ্যে মুফাসরিন একরাম বলেন ডান হাতে যারা আমল নামা পাবে এদের মধ্যে একটা গ্রুপ হলো বিনা হিসাবে জান্নাতি আর একটা গ্রুপ হলো হিসাবের পরে জান্নাতি আর বাম হাতে যারা আমল নামা পাবে সামনাসামনি তারা আমল নামা পাবে না হাতটাকে বুকের মধ্য দিয়ে চিরে পিছনের দিকে নেওয়া হবে বাম হাতে আমল নামা দেওয়া হবে আমল নামাগুলা পড়া দেখবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা হায়রে এ তো আজীব এক কিতাব বড় ছোট কোনো আমল এর থেকে লেখা থেকে বাদ যায় না ডান হাতে যারা আমল নামা পাবে এরা আনন্দে হাসরের ময়দানে দৌড়ায় বেড়াবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবে দেখো আমি ডান হাতে আমল নামা পাইছি এই বিষয়ে সে নিশ্চিত যে আমি নামি চিরস্থায়ী নামি নয় এই আনন্দে সে মানুষের কাছে এইগুলা বইরা বেড়াবে এইবার হিসাব শুরু হবে একদল মানুষকে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দিবেন আর একদল মানুষ হিসাবের পরে জান্নাতে যাবে আর একদল মানুষ হিসাবের পরে সোয়াব কম হবে গোনা কম হবে আর একদল মানুষের গোনা থাকবে আমল থাকবে না কিন্তু ইমাম থাকবে তারা হয়তো জাহান নামে যাবে বদাহামলের কারণে কিন্তু একটা সময় তারা পুনরায় জান্নাতে দাখিল হয়ে যাবে কেয়ামতের দিনটা এমন মুসিবতের দিন হিসাব নিকাশের দিন হিসাব যদি আল্লাহ যথাযথভাবে নেয় হিসাব দিয়া জান্নাতে যাওয়া অসম্ভব সেজন্য আল্লাহর নবী আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহাকে শিখায় দেন যে আয়সা আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ হাসিবনি হিসাব আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন হিসাব সহজ মানে কি হিসাব সহজ মানে আল্লাহ যদি হিসাব সহজ করে তাহলে মাপ পাওয়া যাবে আর যদি আল্লাহ তালা প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব গ্রহণ করেন প্রতিটা নাজ নেয়ামতের হিসাব গ্রহণ করেন কেয়ামতের ময়দানে একটা মানুষের উপায় নাই যে যথাযথভাবে হিসাব দিতে পারবে আল্লাহর সামনে ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ হাসিবিনী হিসাব এই দোয়া বেশি বেশি করা যে আল্লাহ আপনি আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন কেয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান সেই ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে কেয়ামতের ময়দানে সবচাইতে আপন হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ বলেন সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি হায় রে কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান আল্লাহর নবী বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে পিতা সন্তানের থেকে সন্তান পিতার থেকে পালাবে ও সাহিবাতিহি ওবানিহি রে দুনিয়ার ভিতরে যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ কত কষ্ট করে মেহনত করে নিজের রক্তকে পানি বানায় সন্তানের মুখে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সেই দিনেই স্ত্রী সন্তান থেকে বাবাও পালাবে বাবাও পালাবে সন্তানও বাবার থেকে পালাবে স্বামীও স্ত্রীর থেকে পালাবে স্ত্রীও স্বামীর থেকে পালাবে সবার চিন্তা থাকবে না জানি ওইও আমার কাছ থেকে কিছু উপকৃত হতে চায় বাপ ছেলের দিকে চিন্তা করবে না জানি আমার কাছে নেক টেক চাইয়া বসে সম্ভবত তফসিলে কবিরের মধ্যে আসছে এক ব্যক্তির গোনা আর সবকে আল্লাহর সামনে ওজন দেওয়া হবে সমান সমান গোনাও সমান নেকো সমান আল্লাহ তাআলা বলবেন বান্দা একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যাইতে পারবা ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার কত মুহিব্বিন ছিল বন্ধু ছিল ভাই বেরাদার ছিল আত্মীয় স্বজন ছিল এদের কাছে গিয়া যদি আমি আমার দুরবস্থার কথা বলি একটা কেন দশটাও নাকি দিবে অসুবিধা নাই কারণ দুনিয়ার বড় বড় বিপদ যখন হইতো তারা আমার সহযোগিতার জন্য আগায় আসতো কেউ অর্থ দিয়ে সহযোগিতা করত কেউ সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করত আমি একটু আমার বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছ থেকে ঘুরে আসলে নেকিটা পাওয়া যাব আল্লাহ তাআলা বলবেন যাও লোকটা এবার বন্ধু বান্ধবের কাছে যাবে দুনিয়ায় যাদের সাথে আড্ডা মারতো চা খাইতো গল্প করতো বন্ধু বান্ধবরা কেয়ামতের কঠিন মুসিবতের দিন বন্ধুত্বের পরিচয় দিবে না সেই দিন তারা তার বন্ধুত্বকে অস্বীকার করে বসবে বন্ধুর কাছে নেকি পাবে না আত্মীয় স্বজনদের কত কাজে সহযোগিতা করছে আত্মীয় স্বজনের কাছে যাবে আত্মীয় স্বজন সহযোগিতা করবে না স্ত্রী করবে না সন্তান করবে না ভাই করবে না বাপও করবে না সর্বশেষ চিন্তা করবে যেই মায় দশ মাস পেটে রাখছে যেই মা সন্তানের জন্য জীবন দিতে তৈরি ছিল সন্তানের খুশিতে সে খুশি ছিল আজকের এই কঠিন মুসিবতের দিন মা ছাড়া হয়তো কেউ সাহায্য করবে না মার কাছে চলে যাবে মার কাছে গিয়া নিজের অবস্থার কথা বলবে মা আমি তো তোমার সেই সন্তান যেই সন্তানের জন্য মাসের পর মাস তুমি রাতে ঘুমাতে পারো নাই তবুও কিন্তু সন্তানকে এত মহাব্বত করছো বিরক্ত হও নাই যেই মহিলাদের পেটে সন্তান আসে ঘুম নাই খাওয়া নাই এরপরেও কিন্তু সন্তান পেটের মধ্যে মার মহাব্বত কেমন বিরক্ত হয় না রাগ হয় না ঠিক কিনা বলেন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে দুধ খাওয়াইতে কত কষ্ট গৃহস্থলী কাজ করবে ঘরের কাজ করবে রান্নাঘরে আছে সন্তানটা কান্না করে উঠছে সব কাজ ছাইড়া আগে সন্তানরে গিয়া দুধ খাওয়াইছে সারাদিন পরিশ্রমের পরে খাইতে বসতে সন্তান কান্না করে উঠছে সন্তানের মহাব্বতি খানার খাই নাই দৌড় গিয়া দৌড় দৌড় দিয়া সন্তানের কাছে গিয়া দুধ পান করাইছে এই মহাব্বতের মা কত কষ্ট করছে সন্তান বিরক্ত করছে বাবা বিরক্ত হয়ে গেছে তবু মা বিরক্ত হয় নাই ঠিক কিনা বলুন এই মহাব্বতের মা সেই দিন মায়ের কাছে এইসব কথা বইলা বলবে মা আমি তো তোমার সেই সন্তান আজকে একটা মাত্র নেকির জন্য জান্নাতে যাইতে পারি না একটা নেকি দাও মায়ের সামনে এমন আবেগময় কথা কোনো কাজে আসবে না সরাসরি মা ওই সন্তানকে স্বীকৃতি দিবে না মাতৃত্বকে অস্বীকার করে বসে বলবে দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক আমার কোনো সন্তান হয় নাই কঠিন মুসিবত ভুলে যাবে রে ভাই দুনিয়ার সামান্য মুসিবতে সন্তানকে ভুলে যায় মানুষ সিডর হইছে মহাব্বতের সন্তান বাপ ধরে রাখছে দুই হাতে যখন দেখে নিজে মরতেছে দুইটার এই সাইডা দিছে দুনিয়ার অল্প মুসিবত এই মুসিবতে সন্তানকে ভুলে যায় মা বাবা আর কেয়ামতের কঠিন মুসিবতের দিন সন্তান মা বাপরে মনে রাখবে না মা বাবু সন্তানকে মনে রাখবে না পালায়া পালায়া থাকবে সেই কঠিন মুসিবতের দিন আমার আপনার হিসাব জানি সহজ হয় জান্নাতে জানি যাইতে পারি এই জন্য নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলুন সেই জন্য প্রতিটা মানুষের প্রস্তুতি নিতে হবে কেমন করে আখেরাতের ময়দানে সফল হওয়া যায় জান্নাতে যাওয়া যায় যদি জান্নাতে যাওয়া যায় তাহলেই সফল আর যদি জান্নাতে না যাওয়া যায় এর মতো ব্যর্থ আর কেউ হতে পারে না কেয়ামতের ময়দানে হিসাব গ্রহণ করবেন আল্লাহ ওই দিন তো আল্লাহ তাআলা কাহার সুরাতে থাকবেন আবার আল্লাহ তাআলা রহিমও থাকবেন দয়াওয়ালাও থাকবেন আল্লাহ রব্বুল আলামিনের দয়াও সেই দিন কাজ করবে কেমন দয়া থাকবে আল্লাহর অথচ দুনিয়ার ভিতরে আল্লাহর নাফারমানি করি অথচ কঠিন মুসিবতের দিন আল্লাহ বান্দার প্রতি কেমন এহসানওয়ালা দয়াওয়ালা থাকবেন আল্লাহ রব্বুল আলমিন এরকম করবেন এক বান্দার আমল নামা দেখায় বলবেন এই যে গোনাগুলা তুমি করছো এই গোনাগুলা কি তুমি করছো আল্লাহ তালা গোপনে ডাইকা জিজ্ঞাসা করবেন বলবেন না আল্লাহ এসব করি নাই ভয়ে বাঁচার জন্য মিথ্যা কথা বলবে এইবার আল্লাহ তালা বলবেন তুমি কি এইগুলা করো নাই ও বলবে না করি নাই আল্লাহ বলবেন না কইরা থাকো অসুবিধা নাই এই গোনাগুলার বদলে আমি আল্লাহ তোমাকে সোয়াব দিয়া দিলাম ওই লোকটা এবার কাসু মাসু করবে বলবে আল্লাহ আসলে ভুল হয়ে গেছে আরো কিছু গোনা ছিল এটা কইতে মনে নাই আমার আরো কিছু গোনা ছিল কেন এখন বলো কেন কারণ এখন তো আল্লাহ দয়া কইরা রহমত কইরা আল্লাহ রব্বুল আলমিন তাকে মোবাইল গুলা বন্ধ করেন না রে ভাই বুঝতে হয় বারবার আসতেছে বারবার আসতে একজনেরটা যখন বাঁচবে আর একজনের সতর্ক এমনি হয়ে যেতে হবে যে বাঁচতেছে পরিবেশটা ভালো লাগতেছে না এটা একাগ্রতা নষ্ট হয়ে যায় এমনি ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে যাই হোক আল্লাহ তাহলে এইরকম দয়া করে বান্দাকে ক্ষমা করে দিবেন ছোট ছোট নেকের কাজের বদৌলতে আল্লাহ তাহলে ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন দয়া করবেন বান্দার উপরে আল্লাহ রব্বুল আলমিনের নবীও সেই দিন তার উম্মতের উপরে সবচাইতে দয়াশীল হবেন আল্লাহর নবী তো উম্মতের পেরেশানে এমন থাকবেন আল্লাহর নবী একবার মিজানের কাছে যাবেন একবার পুলসিরাতের কাছে যাবেন একবার হাউজে কাউসারের কাছে যাবেন মিজানের কাছে যাবেন যাতে কোনো উম্মত নেকি বদি ওজন করার সময় ঠেকে না যায় হাতের কাছে যাবেন না জানি কোনো উম্মত বিপদে পড়া না যায় এইভাবে আল্লাহর নবী দৌড়া দৌড়ি করতে থাকবেন তাহলে বলুন কেয়ামতের কঠিন মুসিবতের দিন বাস্তবিক অর্থে আমার জন্য সবচাইতে বড় আপন হলেন আল্লাহ এবং তার সেই দিন তো ভাই নিজের সন্তানও বিরুদ্ধে যাবে নিজের সাথের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে চলে যাবে এরা সেই দিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম আজকের এই দিন অর্থাৎ কামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব কথা বলতে পারবে না বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে আল্লাহ বলেন আমার সাথে কথা বলবে তাদের হাত কথা সাধু আরো জুলুহম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু এই হাত পা দিয়ে কি উপার্জন করছে সেদিন আল্লাহর কাছে এই হাত পা বলে দিবে আল্লাহ আরো বলেন شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يكسبون আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চামড়া আমি আমার চোখ দ্বারা আমি আমার নাক দ্বারা কান দ্বারা হাত দ্বারা পা দ্বারা চামড়া দ্বারা কি অন্যায় করেছি দুনিয়ায় কিন্তু এরা কিছু বলেও না বাধাও দেয় না বরং যে গান শুনে কানরে গান শোনাইতে মজা পায় ঠিক কিনা বলেন যে পরনারীর দিকে তাকায় খারাপ জিনিস দেখে সে কিন্তু চক্রে দিয়া গোনা করাইতে মজা পায় যে জবান দিয়া মিথ্যা কথা বলে সে কিন্তু মিথ্যা কথা বইলা মজা পায় ঠিক কিনা বলুন যে হাত দ্বারা অন্যায় করে অথচ কিন্তু হাত দ্বারা অন্যায় করে মজা পায় হাত তাকে বলে না আর অন্যায় করিস না পা তাকে বলে না আর অপরাধের দিকে যাইস না কান তাকে বলে না আর গান শুনিস না চোখ তাকে বলে না আর খারাপ জিনিস দেখিস না জিব্বাতারে বলে না আর বকাবকি খারাপ কথা বলিস না এগুলা দুনিয়ায় বাধা দেয় না কারণ এরা হলো আল্লাহর গোয়েন্দা কেয়ামতের ময়দানে এরা আল্লাহর সামনে সব ফাঁস করে দিবে আপনি এক জায়গায় গেছেন যায় দেখলেন যে লাগানো আছে সিসি ক্যামেরা আছে সাবধান সাথে সাথে চলাচল আগের চাইতে সাবধান হয়ে যাবেন ঠিক কিনা বলেন যে আমার তাকানি চাহনি চলাফেরা যদি সন্দেহ লাগে না জানি কোনো পুলিশ এসে আমারে আটকায় বসে যে আপনার চলাচল সন্দেহজনক মনে হইতেছে আবার যদি বলা হয় ভাই এইখানে যারা আছেন এদিকে কিন্তু পাঁচ ছয়জন গোয়েন্দা আছে সবাই সিমসাম থাকবে সাবধান কোনো কথা বলবে না বক্তা বুঝা শুনা কথা বলবে দুনিয়ার গোয়েন্দা থাকলে এমনটা করবেন কি করবেন না সবাই করবে সতর্ক থাকবে অথচ কেরামান কাতেবিন দুই কাঁধে খাতা কলম নিয়ে বইয়া রইছে বিশ্বাস হয়তো আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তা'মালুন তাফআলুন আমরা কি করি কিরামান বিন জানে কেরামান কাতেবিন এইগুলা লেখা রাখে শুধু কেরামান কাতেবিন নয় আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তো তো আমাদের সাথে গোয়েন্দা হিসাবে আছে কেয়ামতের ময়দানে এরাও তো আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে শুধু তাই নয় রে ভাই সুরাই জিলজালের তাফসিরের মধ্যে আসছে যেই ব্যক্তি দুনিয়ার যেই জায়গায় বসে বদামল করবে যেই সময়ে করবে ওই সময় এবং স্থান আল্লাহর কাছে তার পক্ষে অথবা বিপক্ষে বলবে কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো জায়গায় বৈশা নেকের কাজ করে যেই সময় করবে ওই জায়গা এবং ওই সময় কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার পক্ষে সাক্ষী দিবে সেই জন্য প্রতিটা মানুষ তার প্রতিটা পদক্ষেপ পরকালের চিন্তা মাথায় নিয়ে চলতে হবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে তাহলে সতর্ক হয়ে যাব আমরা কারণ আজকে যদি অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকে যে ঘুষ খায় ও অফিসের মধ্যে ঘুষ খাবে না ঠিক কিনা বলেন ও চিন্তা করবে সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাইতেছে অবস্থা খারাপ হয়ে যাবে এতটুকু সিসি ক্যামেরার ভয় এরকম যেই আল্লাহ সামি বাসির সর্বশ্রোতা সর্বদ্রষ্টা যত আসতে বলি না কেন তিনি শুনেন যত অন্ধকারে করি না কেন তিনি সবকিছু দেখেন ঠিক কিনা বলেন সে আল্লাহ তো আছে কান্দে ফেরেস্তা রাখছে অঙ্গ প্রত্যঙ্গকে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য গোয়েন্দা বানায় রাখছে এরপরেও কেমন করে পরকালকে ভুলে আমরা গোনার দিকে যাই এরপরেও কেমন করে পরকালকে ভুলে আমরা পাপের পথে যাই আমরা যারা যাই আমাদের মতো আমাদের মতো বোকা এবং নাফারমান আর কেউ নাই ঠিক কিনা বলেন